Hello ladies and gentleman welcome to our open nature's show আজকের শোতে মেইনলি আমি আপনাদের সাথে ঘুরতে ঘুরতে মুক্ত বাতাসে পাই সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর আপনাদের দিব যে প্রশ্নগুলো আপনারা প্রতিনিয়ত আমাকে করছেন ভিডিও দেখার পরে ভিডিওতে কমেন্ট করছেন অনেকে আমাদের টেলিগ্রাম যে গ্রুপ টেলিগ্রাম চ্যানেল সেই সব জায়গায় কমেন্ট করছেন মেসেজ করছেন আমাকে পার্সোনালিও অনেকে মেসেজ করেছেন সেই সব প্রশ্নের আপনার উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা মন দিয়ে দেখবেন যাতে পরবর্তীতে আপনাদের এই ধরনের প্রশ্ন না করতে হয় আর এই ধরনের সমস্যাগুলো যেটা যেগুলো আপনারা ফেস করছেন সেই সব সমস্যায় যেন আপনাদের পড়তে না হয় তো কি কি প্রশ্নের উত্তর দেবো আজকে সেগুলো একটু দ্রুত করে বলে ফেলি প্রথমত নাম্বার ওয়ান ওয়ান আমি কেওয়াইসি এখনও পাইনি কবে পাবো নাম্বার টু আমি কেওয়াইসি সাবমিট করেছি অনেক দিন হলো এখনও অ্যাপ্রুভ হয়নি কি করব নাম্বার থ্রি আমার কেওয়াইসি রিজেক্ট হয়েছে এখন কি করব নাম্বার ফোর আমার কেওয়াইসি অ্যাপ্রুভ হয়েছে কিন্তু আমার ব্যালেন্স এখনও ওয়ালেটে যায়নি কি করব নাম্বার ফাইভ পাই কবে মার্কেটে লিস্টেড হবে অর্থাৎ কবে সেল করতে পারবো নাম্বার সিক্স পায়ের প্রাইস কত হতে পারে তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা খোঁজার চেষ্টা করব কিছু কিছু ফান্ডামেন্টাল নিউজ যেগুলো রয়েছে অথবা পাইকোর টিম থেকে যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেগুলোর উপরে ভিত্তি করে আমি এইসব প্রশ্নের উত্তর আপনাদের দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের মতামত নেগেটিভ পজিটিভ যাই হোক জানাতে অনুরোধ করব কমেন্ট বক্সে সেই সাথে সাথে অনুরোধ থাকবে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল ক্লিক করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো প্রথম যে প্রশ্নটা আমাদের ছিল সেটা হচ্ছে আমি কেওয়াইসি এখনও পাইনি কবে পাব এই প্রশ্নটার উত্তর হচ্ছে এটাই একমাত্র উত্তর কেওয়াইসি চলছে আশা করছি খুব দ্রুত আপনারা কেওয়াইসি পেয়ে যাবেন কবে পাবেন আজকে নাকি কালকে নাকি কোনো নির্দিষ্ট ডেট আছে এটার কোনো নির্দিষ্ট ডেট নেই এখানে প্রশ্নটা হতে হবে এইরকম কেওয়াইসি কি শুরু হলো নাকি কেওয়াইসি ইতিমধ্যে শুরু হয়ে গেছে কেওয়াইসি চলছে আমি নিজে কেওয়াইসি করেছি আমার কেওয়াইসি অ্যাপ্রুভ হয়েছে এবং আমি ভ্যালিডেটর অ্যাপ্লাই করেছিলাম আপনারা জানেন কেওয়াইসির পরে ভ্যালিডেটর অ্যাপ্লাই করতে হয় ভ্যালিডেটর কী কীভাবে অ্যাপ্লাই করতে হয় আপনারা যারা কেওয়াইসি করে ফেলেছেন আমাদের চ্যানেলে আমি ভিডিও দিয়ে দিয়েছি আমি নিজে যখন করেছি তখন ভিডিও রেকর্ড করে ভিডিও দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন তারপরে ভ্যালিডেটর অ্যাপ্লাই করবেন কারণ ভ্যালিডেটর অ্যাপ্লাইতে কিছু প্রবলেম আছে আর হচ্ছে কবে পাবেন কেওয়াইসি যারা পাননি এখনও তাদের জন্য বলছি যেটা নির্দিষ্ট কোনো টাইম নেই তবে কেওয়াইসি চলছে আপনি যে কোনো সময় হতে পারে একটু পরে আপনি অ্যাপস ওপেন করে দেখলেন যে আপনার কেওয়াইসি সুযোগটা চলে এসেছে অথবা আগামীকালকে তবে খুবই তাড়াতাড়ি আপনি কেওয়াইসি পেয়ে যাবেন তবে কেওয়াইসি যখন পাবেন কিভাবে কেওয়াইসি করবেন এটা একটু সতর্কতার সাথে করবেন তাহলে আপনার অ্যাপ্রুভাল পেতে সুবিধা হবে কেওয়াইসি কিভাবে করবেন এটাও আমি লাইভ যখন কেওয়াইসি নিজে করেছি তখন ভিডিও রেকর্ড করে চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা হচ্ছে সেটা একটু দেখে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধাই হবে এটা হচ্ছে কেওয়াইসি কবে পাবো সেই প্রশ্নের উত্তর আর দ্বিতীয় প্রশ্ন যেটা আমাদের ছিল আমি কেওয়াইসি সাবমিট করেছি অনেক দিন হলো এখনও অ্যাপ্রুভ হয়নি কি করব কেওয়াইসি আপনি সাবমিট করেছেন অনেক দিন হয়ে গেছে এটা ঠিক আছে এখানে কিছু সমস্যা আছে সমস্যাটা হলো কয়েকটা রিজন যেখানে মনে করুন আমাদের দেশে কয়েকটা বিভাগ আছে যে যে বিভাগে আসছি পার্টিসিপেন্টের সংখ্যা বেশি সেই সেই বিভাগে হচ্ছে সময় লাগছে এছাড়াও হতে পারে আপনার তথ্যে কিছুটা ঝামেলা আছে অস্বচ্ছ আছে এই জন্য আপনার হয়তো দেরি হচ্ছে বা অন্য কোনো কারণে বা পায়ের ইন্টারনাল কারণেও কিন্তু এটা হতে পারে তো এটার জন্য অপেক্ষা করতে হবে আপনার সাবমিট করা হয়ে গেলে এখানে আপনার আর কিছু করার নেই আপনি আপনিও এখানে কিছু করতে পারেন না আমিও কিছু করতে পারি না আমি পায়ের একজন ভ্যালিডেটর তবুও আমি এটাতে কিন্তু কিছু করতে পারি না এটার জন্য অপেক্ষা করা ছাড়া আর বিকল্প কোনো পথ নেই তবে এটুকু আপনাকে নিশ্চিত করতে পারি আপনি কোনো একটা রেজাল্ট অবশ্যই পাবেন যদি আপনাকে দেখিয়ে থাকে যে সাবমিটেড তাহলে কোনো একটা রেজাল্ট আপনি অবশ্যই পেয়ে যাবেন এই জন্যে অপেক্ষা করুন ধৈর্য রাখুন একটা জিনিস নিশ্চিত করা যায় যে আমি এখন কেওয়াইসি অ্যাপ্রুভাল পেয়ে গেছি আমার কেওয়াইসি অলরেডি হয়ে গেছে আমি যখন পাইটা আমার ওয়ালেটে পাবো তার আগে নিশ্চয়ই আপনি কেওয়াইসির জন্য অ্যাপ্রুভ হয়ে যাবেন এবং আমার সাথেই আমি যে আগে কেওয়াইসি অ্যাপ্রুভাল পেয়েছি এই জন্য আমি আগে পাইটাকে উজ্জ্বল দিতে পারবো সেটা নয় আমার সাথেই আপনি হয়তো কেওয়াইসি কমপ্লিট করে আমার সাথে আপনি আপনার পাই ব্যালেন্সটাকে উজ্জ্বল দিতে পারবেন নেক্সট যে প্রশ্নটা ছিল আমার কেওয়াইসি রিজেক্ট হয়েছে এখন কি করব। অনেকের শুনতে পাচ্ছি কেওয়াইসি রিজেক্ট হচ্ছে ভাই একটু সতর্কতার সাথে কেওয়াইসিটা করবেন প্লিজ কারণ এটা রিজেক্ট হলে সমস্যা তবে ভয় নেই যাদের প্রথমবার রিজেক্ট হয়েছে আপনি দ্বিতীয়বার অ্যাপ্লাই করার সুযোগ পাবেন একটু হয়তো সময় লাগবে দ্বিতীয়বার এটা এলিজিবল হতে অপেক্ষা করুন ভয়ের কিছু নেই তবে দ্বিতীয়বার করার আগে বিশেষ বিশেষ অনুরোধ এতে আমার কোনো লাভ নেই তবু আপনাদেরকে অনুরোধ করছি যেহেতু আপনারা আমার শুভাকাঙ্ক্ষী আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আমার চ্যানেলের দর্শক বন্ধু এই জন্য অনুরোধ করছি যে আমার চ্যানেলে ভাই আমি একটা ভিডিও লাইভ দিয়েছি যেখানে আমি নিজে কেওয়াইসি করেছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন একটু মন দিয়ে দেখবেন দেখে পরবর্তীবার আপনি কেওয়াইসি অ্যাপ্লাই করবেন যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় এবং আপনি অ্যাপ্রুভাল পেয়ে যেতে পারেন তবে অপেক্ষা করতে হবে কবে নতুন করে সুযোগ পাবেন জানি না কিন্তু সুযোগ অবশ্যই পাবেন এটা নিশ্চিত থাকতে পারেন নেক্সট হচ্ছে চার নাম্বার আমার কেওয়াইসি অ্যাপ্রুভ হয়েছে কিন্তু এখনও ব্যালেন্স ওয়ালেটে যায়নি কি করব। আচ্ছা এখানে এই প্রশ্নটা একটু লজিক্যাল এটা একটু মন দিয়ে শুনবেন বোঝার চেষ্টা করবেন না তার কারণ হচ্ছে পায়ের যে মেইন নেট সেটা লঞ্চ হয়েছে এখন মাইগ্রেশন হচ্ছে এই মাইগ্রেশন পিরিয়ড কতদিন থাকবে আমরা কেউ জানি না পাই কোর্ট টিম এটা ক্লিয়ার করেনি তবে এই মাইগ্রেশন টাইমের পরে মাইগ্রেশন হয়ে গেলে নেক্সট ফোরটিন ডেজ মাইগ্রেশনের পরে ফোরটিন ডেজ পাই হচ্ছে লক থাকবে তারপরে সেই ফোরটিন ডেজের পরে অটোমেটিক্যালি আমাদের যে অ্যাভেলেবেল ব্যালেন্স আপনারা জানেন কিছু অ্যাভেলেবেল ব্যালেন্স আছে সেখান থেকে লক আপ আমরা যে যেটা করেছি এই লক আপ বাদ বাদে বাকিটা আমাদের উইথড্র কিন্তু হয়ে যাবে এটা আমাদের মেইন নেটে কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে এখানে আমাদের কিচ্ছু করতে হবে না আপনি জাস্ট কেওয়াইসিটা পাস করুন দেন অপেক্ষা করুন এটা অবশ্যই অবশ্যই আপনার ওয়ালেটে পৌঁছে যাবে তবে যদি বেশি পরিমাণে আপনি এখান থেকে আপনার ওয়ালেটে নিতে চান তবে আপনি আপনার যারা সিকিউরিটি সার্কেল রয়েছে তাদেরকে হেল্প করুন কেওয়াইসি করার জন্য তারা যত বেশি যতজন বেশি জন কেওয়াইসি করতে পারবে তত বেশি পরিমাণে কিন্তু আপনার ওয়ালেটে যাবে নেক্সট প্রশ্ন পাঁচ নাম্বার আই কবে মার্কেটে লিস্টেড হবে অর্থাৎ কবে সেল করতে পারবো এই প্রশ্নটা বেশি আসছে এই প্রশ্নটা সব জায়গায় থেকেই প্রায় ফেস করতে হচ্ছে এই প্রশ্নটার উত্তর আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি আশা করছি যে পরে এই প্রশ্নের এই প্রশ্নের সম্মুখীন আমাকে আর হতে হবে না প্রশ্নটার উত্তর হচ্ছে গ্লোবাল কমিউনিটি যেটা তারা বলছে তাদের মতে গ্লোবাল কমিউনিটি আপনি আমিও আমাদের মতে পাই এই বছরের লাস্ট কোয়ার্টারে লিস্টেড হওয়ার সম্ভাবনা আছে অনেক জায়গায় শোনা যাচ্ছে বড় বড় এক্সচেঞ্জে লিস্টেড হবে অনেক জায়গায় শোনা যাচ্ছে ছোট ছোট এক্সচেঞ্জে লিস্টেড হবে তবে পাই কোর টিম থেকে বা পায়ের অফিসিয়াল কোনো মেথড থেকে এই ধরনের কোনো সিগন্যাল কিন্তু নেই যে কবে পাই মার্কেটে লিস্টেড হতে পারে এটা হচ্ছে জাস্ট আমি কমিউনিটি রিপোর্ট বললাম এবং আমার মতামত যদি আপনারা জানতে চান সেটা হচ্ছে আমার মনে হয় যে দু হাজার ডিসেম্বরের দিকে পাই মার্কেটে লিস্টেড হয়ে যাবে তবে এটা খুবই ছোট কোনো মার্কেটে প্রথমে লিস্টেড হবে হয়তো একটা বা দুটা হওয়ার পরে তারা পরীক্ষামূলক এটাকে দেখবে যে ট্রেড কেমন হচ্ছে ট্রেডিংটা সাকসেসফুলি আছে কি না তাদের যে ব্লক চেন আছে ব্লক চেনে ট্রানজেকশনটা ঠিকমতো হচ্ছে কি না এটা দেখার পরে তারা হচ্ছে পাইটাকে হয়তো বড় বড় সরি এক্সচেঞ্জে লিস্টেড করার উদ্যোগ নেবে কারণ এখানে কমিউনিটি বেশ বড় ফ্যাক্টর বড় বড় এক্সচেঞ্জে লিস্টেড হতে যেটা পাই অলরেডি প্রথম থেকে অ্যাচিভ করে ফেলেছে মার্কেটে আসার আগেই কিন্তু সেটা অ্যাচিভ করে ফেলেছে হচ্ছে এই প্রশ্নটার উত্তর এই প্রশ্নটার কিন্তু আর কোনো উত্তর নেই কবে নাগাদ হতে পারে কি বৃত্তান্ত পরিষ্কার করে ক্লিয়ার করে আমরা কেউই জানি না যেটুকু জানলাম যেটুকু আমি নিজে বুঝলাম সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম নেক্সট প্রশ্ন ছিল পায়ের প্রাইস কত হতে পারে স্ক্রিনে আপনারা দেখতে পাবেন আমি এখানে মানে গ্লোবাল কমিউনিটির একটা প্রেডিকশন দিয়ে দিব সেটা হচ্ছে নাইজেরিয়ান যে কমিউনিটি আছে আপনারা হয়তো জানেন কি না যে পায়ের কিন্তু নাইজেরিয়ান কমিউনিটিটা বেশ বড় প্রায় আমার মনে হয় যে যতটুকু আমি জানি পায়ের নাইজেরিয়ান কমিউনিটি হচ্ছে সবচেয়ে সংখ্যায় বড় কমিউনিটি পায়ের জন্যে তো সেই কমিউনিটির প্রেডিকশন হচ্ছে পায়ের প্রাইস তিনশো প্লাস ডলার অর্থাৎ তারা মনে করছে তিনশো ডলার এরকম পায়ের প্রাইস হতে পারে তবে আমার মনে হয় না যে পায়ের প্রাইস এত হতে পারে কারণ পায়ের সাপ্লাইও একেবারে কম নয় যদিও খুব বেশি নয় অনেক অনেক কয়েনের চেয়ে অনেক ভালো ভালো কয়েনের চেয়ে পায়ের কিন্তু সাপ্লাই যেটা সেটা কম তবে আমার মনে হয় না যে এত প্রায় তিনশো চোদ্দো ডলারের মতো প্রাইসে পাই যেতে পারে একশো বিলিয়ন সাপ্লাই ও সেটা বার্ন হবে যখন অনেকে কেওয়াইসি করতে পারবে না তাদের ব্যালেন্সটা বার্ন হবে তারপরে কোর্ট টিমের হাতে যেটা রিজার্ভ থাকবে সেখান থেকে বার্ন হবে অনেক কমবে তিনশো চোদ্দো ডলার পায়ে অবশ্যই যেতে পারে পায়ের সেই ক্যাপাসিটি আছে পায়ের সেই স্টাবিলিটি আছে পায়ে তিনশো চোদ্দো ডলার চোদ্দো ডলার যেতে পারে তবে সেটা সময় সাপেক্ষ সময় লাগবে আমার মনে হয় প্রথমত আমার মনে হয় যে পাই সর্বোচ্চ যদি লঞ্চিং প্রাইস হয় থ্রি পয়েন্ট ওয়ান ফোর এইরকম অথবা আরও কম আমি জানি না হতে পারে এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই রকম কোনো প্রাইসে পাই লিস্টেড হয়ে যাবে আশা করছি অথবা আরও কম প্রাইসে তবে এর উপরে আমার মনে হয় না যে পাইয়ের উপরে কোনো প্রাইসে যাবে তো আপনাদের কি মতামত পাই কত হতে পারে জানাবেন আর সেই সাথে সাথে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন কমেন্ট করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা জয়েন হতে পারেন এবং সেই সাথে সাথে টুইটারে চাইলে আমাকে ফলো করতে পারেন এবং ফেসবুকে আমাদের একটা অনলাইন ইনকাম সংক্রান্ত গ্রুপ আছে সেখানে আপনারা চাইলে যুক্ত হতে পারেন এই সব কিছুর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কথা হবে পরের ভিডিওতে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পরের ভিডিও পর্যন্ত আপনাদের সকলের সকল দর্শক বন্ধু সুস্থতা কামনা করে শেষ করছি ভালো থাকবেন